তুমি এখন তো আল্লাহর উপর ফেসবুক ভরসা রাখো। মার্শাল্লাহ ফিল্টারের অভাব নাই আল্লাহ একদিন এক খান ফিল্টার মারবে তো চোদ্দ গোষ্ঠী গায়েব হয়ে যাবে अरे यार इतनी खूबसूरत लड़की मैं तो जिंदगी में कभी भी नहीं देखा এরকম সুন্দর মেয়ে জীবনে পাওয়া যায় না এর বিয়ে করে ফেলো তো কি হয় আসলে মাসাল্লাহ সব ঠিকঠাক ওকে যখন মুখটা ধয় গেছে সব গেছে আমও গেছে ছালাও গেছে এজন্য যদি বিয়ে করতে হয় তাকে না বলে একদিন তার বাসায় যাবো বাসায় গিয়ে বলবো আপনার মেয়েকে দেখতে চাচ্ছিলাম যদি আপনি অনুমতি দেন দেখবো যদি রিয়েল ফেস দেখো দেন বিয়ে করবা আটা ময়দা যারা মাকে দুই কেজি তিন কেজি চার কেজি আল্লাহ কসম বিয়ের পরে সুখ তুমি কোথা খুঁজে পাবা এটা এটা একটা ধোকাবাজি এটা ধোকাবাজি আমি বোনদেরকে রেসপেক্ট করি সম্মান আপনারা আমার রাগ করবেন না আমি বোনদেরকে বলছি বোন আপনার যে চেহারা আছে ওইটাই দেখা যে বিয়ে করবে বিয়ের আগেও ভালোবাসবে বিয়ের পরেও ভালোবাসবে আর যদি বাটপারি করে বিয়ে করেন বিয়েটা শুধুমাত্র বাসর রাত পর্যন্ত ভালোবাসা থাকবে এটা শেষ ভালোবাসাও শেষ আমার কথা কি অবাস্তব না বাস্তব তাহলে বিয়ের সময় গুণ দেখবো একটা গুণটার নাম কি